আসসালামু আলাইকুম যারা এই ভিডিওটা প্লে করেছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে যে কোনো একটা মানুষ বেঁচে যেতে পারে তো যারা ভিডিওটা দেখছেন বা দেখা প্লে করেছেন অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা দেখবেন আপনারা ভিডিও ক্যামেরাতে যে ছেলেটাকে দেখতে পারছেন তাই সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এটা কি ক্যান্সার ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে সে কাজ করতো এবং তার ফ্যামিলিকেও লিড করতো বাট হঠাৎ করে তার এই ছোট্ট মানে যে রোগটা ধরা পড়েছে হঠাৎ করে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার এখন তার বাবা মা তাকে চিকিৎসা করছে হসপিটালে নিয়ে গেছে ঢাকা আমরা সমস্ত কিছু ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখাবো তো আমি বলে নিই কী কী রোগ হয়েছে তো নিয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসা করেছে এই পর্যন্ত ঢাকার থেকে বাসায় নিয়ে এসেছে এবং সামনে রবিবার আজকে কয় তারিখ পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ শুক্রবার হ্যাঁ হাজার একুশ সাল ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আজকে তো তারা রবিবার দিনকে আবার ঢাকায় যাবে বাট এই পর্যন্ত যে পরিমাণে টাকা খরচ হয়েছে এবং চিকিৎসা করা হয়েছে তাকে এখন বর্তমানে তাকে যে আরও ভালো মতন চিকিৎসা করতে হবে প্রায় দুই বছর চিকিৎসা করতে হবে কিন্তু যে পরিমাণ টাকাটার প্রয়োজন এখন সেটা আর কি নাই কারণ অলরেডি তিন লাখ প্লাস খরচ হয়ে গেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন আপনারা যদি একটু হেল্প করেন তাহলে কিন্তু এই ছেলেটা কিন্তু বেঁচে যাবে তো আমি সরাসরি এখানে সে ভালো মতন হয়তো কথা বলতে পারবে না শাইন কিছু কথা বলুন কি অবস্থা একটু ভালো একটু ভালো হ্যাঁ তাহলে ওর কথা শুনলেন যে ওর ফ্যামিলিকে লিড করছিল এবং আশা করে যে যে সে ফ্যামিলির বড় ছেলে যেহেতু সামনে কিন্তু তার বাবা মাকে তার নিয়ে কিন্তু অনেক স্বপ্ন ছিল বাট এখন এমন অবস্থা হয়ে গেছে আমি নিজেই দেখে চিনতে পারছি না যে এমন একটা অবস্থা আমি সরাসরি আমি তার আব্বুর কাছ থেকে শুনবো এবং পরবর্তীতে আপনাদের রিপোর্টগুলোও দেখাবো আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের থেকে যাতে একটু হেল্প পাওয়া যায় তো যারা হেল্প করতে পারবেন না তারা কিন্তু চাইলেও কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেবেন এখনই তো আমি সরাসরি নানার মুখ দিয়ে শুনি যে তাদের এই বন্ধু কত লাখ টাকা খরচ হয়েছে এবং তারা কয়দিন ঢাকায় ছিল এবং কোন হসপিটালে ছিল আবার কবে যাবে সরাসরি আমার নানা হয় তো আমি একটু নানার কাছেই শুনি না আপনি বলেন আমি এই ছেলের রোগ ধরা পড়ার পরে ঝিনাই থেকে ধরা পড়িয়েছে ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে যে ঢাকা মহাখালী নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে হন্তে রিপোর্ট লিখে দিয়েছে পিজি হসপিটাল থেকে রিপোর্ট করেছি রিপোর্ট করার পরে যে আমার ওই জায়গা থেকে আবার পাঠিয়েছে ভর্তি করার জন্য ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটালে এক মাস একুশ দিন ভর্তি ছিলাম থাকার পরে এক সপ্তাহ ছুটি দিয়েছে এক সপ্তাহ ছুটিতে বাড়ি আইসি আঠাশ তারিখে এখন আবার মোটামুটি কালকে জাতি হবে এরকম আশাবাদী পয়সা করির জন্য জাতি পারতেছি না অর্থর দিক থেকে খুব দুর্বল আমার এইটাই বড় ছেলে এই ব্লাড ক্যান্সার ধরা পড়া পরে এই অবস্থায় মানে এখন আপনারা সবাই বুঝতেই পারছেন যে আসলে মধ্য ফ্যামিলির লোকগুলো কিন্তু কারো কাছে সরাসরি হাত পাততে পারে না এ পর্যন্ত কারো কাছে হাত পাতার সেইভাবে প্রয়োজন হয়নি বাট এখন যে অবস্থা তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু যে আপনাদের সাহায্যটা কিন্তু আমাদের দরকারি তো অবশ্যই তার মানে আপনারা চাইলেই কিন্তু এই ছেলেটা কিন্তু বেঁচে যেতে পারে আর আমি আপনাদেরকে রিপোর্টগুলোও দেখাই দিই আপনারা চাইলে কিন্তু যে আমাদের ডেসক্রিপশন আপনারা ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এখানে তার আব্বুর নাম্বার দেওয়া আছে এবং এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার ওখানে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো নাম্বারে আপনারা কল করে তাদের সাথে কথা বলতে পারেন অথবা সরাসরি রবিবারের দিনকে তারা হ্যাঁ, শুনছি রবিবারের দিনকে তারা হসপিটালে যাচ্ছে ঢাকা যাচ্ছে আপনারা যারা ঢাকা থেকে দেখছেন তারা যদি সরাসরি দেখা করতে চান তাহলে আপনারা সোমবারের দিনকে সোমবারের দিনকে আপনারা সরাসরি দেখা করতে পারবেন এবং দেখা করে আপনারা যারা হেল্প করতে চান তারা কিন্তু করতে পারবেন অথবা যারা বাইরের দেশ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আপনারা তার বিকাশ নাম্বার অথবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা সরাসরি পেজে এস এম এস করতে পারেন অথবা কল করতে পারেন তারা আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবে আর তাছাড়াও আমাদের এই পেজে এস এম এস করতে পারেন করলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করি ইনশাল্লাহ তাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো তো এখানে এখানে দেখেন যে তার যে হসপিটালে থাকে তার কিন্তু একটা রিপোর্ট কিন্তু এখানে আছে যেহেতু একটু ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটাল তো এই হসপিটালে তারা থাকে আরও কিছু রিপোর্ট এই জায়গায় আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে আপনারা দেখেন এই যে রিপোর্টগুলো কোন কোন রিপোর্ট এই যে এখানে এক এক কথায় অনেকগুলো রিপোর্ট আপনাদেরকে দেখায় শেষ করা যাবে না এইটাই যে মেন রিপোর্ট বলে বলছে আমি এই বিষয়ে একটু বেশি বুঝি না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পিজি হসপিটাল পিজি হসপিটাল হ্যাঁ সবচেয়ে বড় জায়গা থেকেই করে নিয়েছে বর্তমানে তো এক কথায় আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যদি আপনি আর্থিকভাবে কোনো হেল্প করতে না পারেন তাহলে আপনি ভিডিওটাকে অবশ্যই শেয়ার তো করতে পারেন একটা শেয়ারের মাধ্যমে হয়তো সেই জায়গাতে কেউ একজন দেখে যদি হেল্প করতে পারে এবং আপনার আশপাশে যদি এমন কোনো লোক থাকে যারা হেল্প করতে পারে একটু টাকা পয়সা বেশি আছে আপনি কিন্তু চাইলে তাদের সাথেও জিনিসটা শেয়ার করতে পারেন আপনি নিজে না দিতে পারলেও আরেকজনের কাছে বলে এই সিলেটার জন্য হলেও আপনারা কিন্তু একটু হলেও হেল্প করতে পারেন তার কাছে বলে দেখা যাচ্ছে কিছু টাকা হলেও যে যতটুকু পারেন কারোর উপর কোনো ই নাই দেখা যাচ্ছে যে সবাই যদি দশ বিশ টাকা করে দেয় তাহলে কিন্তু যে অনেক টাকা তারপরেও কিন্তু ছেলেটা কিন্তু বেঁচে যাবে আমরা যদি নানার মুখ থেকে আরেকবার শুনি যে এখনও তার চিকিৎসা করতে কত লাখ টাকা খরচ হয়েছে এবং কত লাখ টাকা লাগবে এখনও তিন লাখ সতেরো হাজার টাকা খরচ হয়েছে জোরে বলেন তিন লাখ সতেরো হাজার টাকা খরচ হয়েছে অলরেডি ডাক্তার বলিয়েছে দশ থেকে তেরো লাখ টাকা খরচ হবে হ্যাঁ, দশ থেকে তেরো লাখ টাকা লাগবে এখন আপনারা বোঝেন যে একজন মানুষ খেটে খায় এবং তার এটাই চলতো তার ফ্যামিলিটার কিছুটা অংশ কিন্তু যে সেই চালাতো যাকে আপনারা এইভাবে পড়ে থাকে দেখছেন সেই চালাতো এখন কিন্তু সে কিভাবে এত টাকা ম্যানেজ করবে আমরা চাইলেই কিন্তু বাঁচাতে পারি আমরা চাইলেই কিন্তু একটা বাবা মার কাছে তার সন্তানকে ফিরিয়ে দিতে পারি তো আমি সবার জন্য বলবো সবার উদ্দেশ্য করে বলবো হয়তো আপনার ফ্যামিলিতেও আপনারা যারা ভিডিওটা এড়িয়ে যাবেন হয়তো এমন একটা দিন আসছে আপনারও এরকম কোনো একটা প্রবলেমে পড়তে পারেন তো সেক্ষেত্রে কিন্তু যে আপনি কিন্তু এই ভিডিওটা কখনো এড়িয়ে যাবেন না অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি সবাই ভিডিওটাকে শেয়ার করবেন আর এক কথায় বারবার যেটা বলছি যে আপনার প্লিজ একটু আগিয়ে আসেন যাতে করে আমরা আমার মামা হয় আমরা যেন তাকে বাঁচাতে পারি আমরা যেন তাকে আবার সে আগের মতন করে দেখতে চাই সে যেভাবে ছিল মাঝে মধ্যে পদ দিয়ে দেখা হলে কিন্তু যে আসলে সে সমস্ত কথা বলা যাবে না এখনও তো তো যেটাই হোক আপনাদেরকে অনেক রিপোর্ট দেখালাম আপনারা চাইলে আমি হসপিটালের নামটা আবার বলে দিচ্ছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট আপনারা এটা ঢাকা কোথায় যেখানে লেখা আছে একটু ফোকাস করবে কি হাসপাতালের নাম মহাকালী ঢাকা হ্যাঁ এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এই হসপিটালে সরাসরি যাইয়ে আপনারা দেখে আসতে পারেন এখন বর্তমানে তারা ছুটিতে আছে কয়দিনের ছুটিতে আসা হয়েছে এক সপ্তাহ ছুটিতে আসা হয়েছিল বাট ছুটি শেষে নানি কোথায় নানিকে ডাক দেন নানি বলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না নানি আপনি বলেন নানি আমার কি অবস্থা এখন আপনার কি অবস্থা ছিল এবং কত টাকা খরচ হয়েছে এখন বর্তমানে আপনাদের কি অবস্থা একটু বলেন তাহলে খরচ ধরো তিন লাখ সতেরো হাজার টাকা হয়ে গেছে এখন ডাক্তার বলেছে দশ থেকে তেরো লাখ টাকা লাগবে ডাক্তার বলেছিল ঢাকায় যায় সে ক্যান্সার হাসপাতালে সেনা যে কথাই বলেছে হ্যাঁ আমি ঠিকানাটা বলতে ভুলে গেছিলাম আমাদের এখানে আমাদের শহরে যারা আছেন সেনাদের শহরে যারা আছেন আপনারা চাইলে এদের বাসায় এসে দেখতে পারেন আপনারা কালকে পর্যন্ত বাসায় আছে তাই না কালকে সারাদিন আমরা বাসায় আছি মানে শনিবার দিন অর্থাৎ শনিবার দিন তাহলে তো আপনারা আসতে পারবেন না যারা ঝিনাইদা আছেন সরাসরি তাদের বাসায় আসতে পারেন গ্রামের নাম আমি বলে দিছি মধুপুর ঝিনাইদা মধুপুর ইস্তেফাপুর আপনারা এখানে আসতে পারেন এবং পুরাহাটি ইউনিয়ন আর আমি ঝিনাদার সদরে থাকি আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটা আমার পেজে যদি আপনারা যান তাহলে আপনারা ওখানে পেয়ে যাবেন আর ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সরাসরি আপনাদেরকে এদের সাথে আমার নানার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো তো আশা করছি যে যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই শেয়ার করবেন আর আপনার আশপাশে যদি কেউ এরকম থাকে যারা সাহায্য করতে পারে তাদের কাছে জিনিসটা একটু পৌঁছিয়ে দেবেন তো এখানে এই পর্যন্ত কি ছিল পরবর্তীতে আবার কোনো আপডেট জানাবো যদি ছেলে কোনো উন্নতি হয় হসপিটালে যাওয়ার পরে তাহলে ইনশাল্লাহ আমি আবার আপনাদের কাছে ভিডিও বানিয়ে দেবো তো এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ